মোটেও ভালো মানুষ না বড়ই খারাপ মানুষ আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ আরে না না আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ মানুষ তার চাইতে অনেক বেশি খারাপ আমি আরে বললাম যে আমি আপনার চেয়ে খারাপ মানুষ আমি আপনার চাইতে অনেক বেশি খারাপ মানুষ আপনি দশ জনের জিজ্ঞাসা করে দেখেন আপনি একশো জনের জিজ্ঞাসা করে দেখেন আপনি আমার ছেলেদের জিজ্ঞাসা করেন এই আমি খারাপ না